যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাবেরকে বললেন ইয়া জাবের লাসুব্বান্না হাদান জাবের তুমি কখনোই কাউকে গালি দিবা না দ্বিতীয় নম্বরে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত জাবের ইসলাইমকে বললেন ওলা তাহকিরন্না শাইআম মিনাল মারুফ তুমি নেক কর্ম যতই ছোট হোক না কেন তুমি কোনো নেক কর্মকে অবহেলা করবে না ছোট করে দেখবে না এরপরে রাসুল্লাহ সাল্লাহ তৃতীয় নম্বর নসিহা করলেন ইলাইহি ওয়াজহুকা হজরত যখন তুমি তোমার কোন ভাইয়ের সঙ্গে কথা বলবে তুমি যখন তোমার কোন ভাইয়ের সঙ্গে কথা বলবে হোক তোমার দিনই ভাই হোক নিজের আপনজন ভাই যে কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে যখন তুমি কোনো কথা বলবে মানুষের সঙ্গে যখন কথা বলবে তুমি হাস্য উজ্জ্বল চেহারায় কথা বলবে আর মানুষের সঙ্গে কথা বলা হাস্য উজ্জ্বল চেহারায় কথা বলা কথা যখন বলবে বিরক্ত ভাব নিয়ে নয় তুমি যখন কথা বলবে যেন তুমি আগ্রহ নিয়ে কথা বলছ এই অবস্থা যদি তোমার সৃষ্টি হয় এটাও তোমার জন্য সবের কাজ এটাও সব হবে না মানুষের সঙ্গে ভালো করে কথা বলা সুন্দর করে কথা বলা সবের কাজ সারাদিন এবাদত করা রোজা রাখা আমরা এবাদত মনে করি দান সৎকা করাই ইবাদত মনে করি ফরজ বাজিবাদ আমল করাগুলি ইবাদত মনে করি এগুলি তো এবাদতই কিন্তু এই ইবাদতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে মর্যাদা সম্পূর্ণ এবাদত হচ্ছে কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের সহিত উত্তম আচরণ করা এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে করেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চায় তাহলে সে বান্দার জন্য তিনটি আমলের দরকার এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ইমানের শহীদ এখলাসের সহিত ইমান আনয়ন করে তাহলে সে ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে বলেছেন যদি কোনো ব্যক্তি সুন্নাতি কোনো ব্যক্তি যদি আমার সুন্নতের উপর পরিচালিত হয় চলে তাহলে সেই ব্যক্তির অন্য অনেক আমার কম থাকলেও সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে রাসুল্লাহ দ্বারা তোমার কোনো তোমার হাতের দ্বারা বা তোমার মাধ্যমে তোমার জীবনের কোন কর্মের দ্বারা অপর কোনো ভাই অপর কোনো মুসলিম কোনো মানুষ কষ্ট পাবে না এই স্বভাব যদি তুমি নিয়ে আসতে পারো রাসুল্লাহ সাল্লাহ বলেন দাখলাল জান্নাত সে ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে রাসুল্লাহ সাল্লাহ জবানের কথা বলেছেন মানুষের সহিত উত্তম আচরণের কথা বলেছেন মানুষের সাথে সুন্দর করে কথা বলার কথা বলার কথা বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার হায়াতের শেষ কথাটি ছিল মানবতাকে

মৃত্যুবরণ করেছে সেই সময়ও রাসুল্লাহ সাল্লাম মানুষের চিন্তা করলেন দুনিয়ার এমন কোন লিডার নেই এমন কোন ব্যক্তি নেই যে তার মৃত্যুর সময়ে মানুষের চিন্তা করেছে বারবার বলছিলেন তোমাদের অধীনস্থ মানুষের সঙ্গে ভালো আচরণ করো ভালো ব্যবহার করো কারণ যখন তুমি তোমার ভাইয়ের সঙ্গে সুন্দর করে কথা বলবে এটা তোমার জন্য সদকা হয়ে যাবে মানুষের সাথে সুন্দর করে কথা বলা বিরক্ত ভাব নিয়ে নয় ভালো করে কথা বলা রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম সদকা বলেছেন আমরা হয়তো হাজার টাকা মানুষকে দান করতে পারি না পাঁচশো টাকা দান করতে পারি না কিন্তু কোনো একজন মানুষের প্রয়োজন হয়েছে আপনার কাছে দশ টাকা আছে পাঁচ টাকা দিয়েও যদি তাকে সুন্দর করে বলেন তার সঙ্গে সুন্দর আচরণ নিয়ে কথাটি বলেন একটু মুখ হেসে যদি ওই পাঁচটি টাকা দেন তাহলে বীরত্বর সহিত হাজার হাজার টাকা দেওয়া চাইতে আল্লাহর কাছে বেশি দামি এজন্য রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম হজরত জাবেরকে নেসিহা করলেন জাবের তুমি যখন মানুষের সঙ্গে কথা বলবে সুন্দর করে কথা বলবে তোমার কথার ভিতরে যেন রাগ না আসে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম দুনিয়ার মানুষের জন্য আদর্শ

এমন সময় রাস্তার মাঝখানে একজন ইহুদি দাঁড় করাইছে নবীজিকে একটা রুমাল গলার ভিতরে পেছানো ছিল ওই ইহুদি রুমালটা ধরে এত জোরে টান দিয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যেন পড়ার উপক্রম হয়ে গিয়েছে নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামের গলা ওই সুতার আঘাতে একটু চিরে গিয়েছে লাল হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে হজরত ওমর রাজি আল্লাহ তালু ক্ষিপ্ত হয়ে গেছে ওরে ইহুদি এরকম করলা কেন এবার ইহুদি টান দেওয়ার পরে নবীজিকে বলছে মোহাম্মদ তোমার থেকে ওই যে টাকা পাই টাকাটা দেওয়ানি কেন টাকাটা না সামনে সপ্তাহে টাকাটা না দেওয়ার কথা

উমরনি আমাকে নির্দেশ দেন আর করবো আমি তাকে হত্যা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে থামায় দিয়ে বললেন ওমর শোনো এই ব্যক্তি আমার থেকে পায় কিছু পয়সা আমার থেকে পায় সে রাগ করেছে তার রাগ করার বা তার কথা বলার অধিকার আছে সে যে কথা বলছে সে তার কথা বলার অধিকার আছে কিন্তু তোমার আমার রাগ করার অধিকার নেই সঙ্গে সঙ্গে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে তোমাদের কাছে এমন কোন টাকা পয়সা আছে নাকি যেটার দ্বারা এই ঋণটা শোধ করা যায় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ঋণ শোধ করে দেওয়া হলো কিন্তু এখান থেকে আমাদের কি জানা গেল যে রাসুল্লাহ সাল্লাহ যে সময় আঘাত প্রাপ্ত হয়েছেন গলা ছিলেন মুস্কি হাসি দিয়ে ওই ইহুদিকে বলেছিলেন ভাই তোমার সঙ্গে টাকা দেওয়ার সামনে সপ্তাহে কথা ছিল মুসলমান ভাইরা আমার একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই মানবতার জন্য যে আদর্শ এটা আমাদের স্পষ্ট করে দিলেন আমরা তো প্রতি রাগ হয়ে যায় আমাদের রাগকে কন্ট্রোল করতে পারি ভাইরা রাগ থাকা খারাপ রাগ থাকা ভালো কিন্তু সেই রাগকে কন্ট্রোল করতে হয় একজন ব্যক্তি একটা কথা বলেছে একটা আঘাত দিয়েছে তার প্রতি উত্তরে আপনিও ইচ্ছা করলে বলতে পারেন কিন্তু আপনি যদি না বলেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনার আমল নামায় আমার আমল নামায় সদকার সওয়াব দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে একজন কুস্তিগিরের সঙ্গে কুস্তি চলতেছে বারবার এক কুস্তি যে সে বিজয় অর্জন করছে সকল মানুষ সারা সকল মানুষ মনে করলো এর সবচেয়ে শক্তিশালী কুস্তির ভিতরে সবচাইতে পারদর্শী এ সর্বদা বিজয় অর্জন করতেছে সবচেয়ে পারদর্শী ব্যক্তি লক্ষ্য করে বললেন আমার সাহাবীরা শোনো সব চাইতে শক্তিশালী মানুষকে তোমরা কে শুনতে চাচ্ছ পৃথিবীতে সবচাইতে শক্তিশালী মানুষ হলো ওই মানুষ যার রাগ উঠেছে কিন্তু ওই রাগের সময় সে তার রাগকে কন্ট্রোল করেছে ওই কুস্তিগিরের চাইতেও সে শক্তিশালী যে বারবার কুস্তিতে বিজয় অর্জন করেছে যেন তাকে কেউ ঠকানো সম্ভব না তাহলে ওই কুস্তিগিরের চাইতেও শক্তিশালী হচ্ছে সে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে নিজের রাগ কন্ট্রোল করতে হবে আমরা হয়তো অনেক সময় মনে করি যে যার রাগ কন্ট্রোল করছে কিন্তু তাকে অনেক সময় আমরা অনেক বেহুদার কথা বলি কিন্তু তা বলা আমাদের জন্য উচিত নয় রাগকে কন্ট্রোল করাই হচ্ছে বাহাদুর রাগকে কন্ট্রোল করাই বড় মুস্তিগি বড় বাহাদুরি হচ্ছে রাতকে কন্ট্রোল করা আর আমার আমরা অসংখ্য সময়ে অনেক সময়ে আমরা রাগান্বিত হয়ে যাই অল্পতেই আমরা রাগান্বিত হই আপনি একটু চিন্তা আমি একটু চিন্তা করি রাগ কন্ট্রোল করা আসলে আমরা অনেক সময় বলি রাগকে কন্ট্রোল করাই যায় না রাগ কন্ট্রোল করাই সম্ভব হয় না কিন্তু আসলে রাগ কন্ট্রোল করা সম্ভব হয় আপনি এরকম হয় জয়দেব আপনার স্ত্রীকে আপনি মারার জন্য উদ্ধত হয়েছেন মারতেছেন এমন সময় আপনার অফিসের যে বস সে সঙ্গে সঙ্গে আপনার পিছন থেকে ডাক দিয়েছে আব্দুর রহমান আপনি আপনার স্ত্রীকে মারার জন্য হাত তুলেছেন এই অবস্থায় আপনার পিছনে বস আপনি কি আর হাতটা দিয়ে মারতে পারবেন সম্ভব তা করা সম্ভব না হাতটা আর যাবে না আপনি প্রচণ্ড রেগে গিয়েছেন কাউকে মারবেন এমন টাইমে দেখা যাচ্ছে যে আপনার মোবাইলে রিং ক্রিং করে ফোন এসে গিয়েছে কে কল দিয়েছে প্রধানমন্ত্রী কল দিয়েছে আপনি প্রধানমন্ত্রীর কল রিসিভ করবেন আপনার আর রাগের সম্ভাবনা সে সময় থাকবে রাগ কি থাকবে রাগ থাকবে দুনিয়ার এই বাস্তব জীবনে আমাদের নেতা আমাদের মুরব্বী আমাদের যদি অফিসের বস বা আমাদের দেশের প্রধানমন্ত্রী এদের কারণেই যদি আমাদের করেছেন যিনি সব চাইতে বড় রব যিনি সব সময় দেখতে পান আপনি গোপনে করলেও দেখতে পান আপনি আমি যদি গভীর অন্ধকার ভিতরেও রাগান্বিত হই সে অবস্থায়ও দেখতে পান একমাত্র আল্লাহ সুবাহানুয়ালা তাহলে আমরা এটা মনে করে রাগকে কন্ট্রোল করতে পারি যে আল্লাহ সুবাহানুয়ালা আমাকে দেখতেছে সম্ভব না সম্ভব রাগ কন্ট্রোল করা যায় হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইজা গদব আহাদুকুম যখন তোমাদের কেউ রাগান্বিত হবে তাহলে আইয়াম বাবিলাহু তার জন্য উচিত হচ্ছে আইয়া পর্দা সে বসে পড়ে দাঁড়ানো অবস্থায় যদি কোনো ব্যক্তি রাগান্বিত হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন আইয়া পর্দা লাগু তুমি বসে পড়ো বসার পরে রাগ কমতেছে না নবীজি সাল্লাল্লাহু তাহলে তুমি তাকে শোয়াই দাও যদি ওই ব্যক্তি শুয়ে যায় তাহলে কোনোভাবে রাগ থাকবে না কোরআনুল কারিমে আল্লাহ সুহান উল্লেখ করেছেন মিনা সাহেব রাজিম যদি তোমাদের কেউ রাগান্বিত হয় যদি কোনো ব্যক্তি রাগান্বিত হয় তাহলে ফাস্তাইজ বিল্লাহি মিনা সাহিত রাজিম প্রথমে সে বলে নিবে যে আউজবিল্লাহ তাহলে রাত থাকবে রাসুল্লাহ সাল্লাহ সময়ে দেখলেন দুই গন্ডগোল লেগেছে রামের করে করে গন্ডগোল করছে রাগান্বিত হয়ে গিয়েছে প্রচন্ড রেগে গিয়েছে নবীজি সাল্লাম ওই পাশ দিয়ে যাচ্ছিলেন আর বলছে বলছিলেন যে যদি কোনো ব্যক্তি কঠিন রাগান্বিত হয় তাহলে তার রাগ খাবার জন্য আমি একটি দোয়া জানি আর যাচ্ছেন যদি কোনো ব্যক্তি তাহলে তাকে নির্দেশ দিলেন না ওই সাহাবীকে বললেন না সাহাবী তুই রাগান্বিত হয়েছে কেন তুমি রাগ দোয়াও এ কথা বললেন না নবীজি শুরু বললেন আর চাচ্ছিলেন যদি কোনো ব্যক্তির প্রচন্ড রাগ হয় সে যেন এই দোয়াটি পড়ে তাহলে তার রাগ কমে যায় সঙ্গে সঙ্গে সাহাবির কর্ণ কুহুরে কথাটি পৌঁছে গেল সঙ্গে সঙ্গে ওই সাহাবি এই দোয়াটি করে নিলেন আলহামদুলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাহাবী বলছেন যেটা বলার সঙ্গে সঙ্গে যেন আমার প্রচন্ড রাগ নিমিশে যেন বলে ঠান্ডা আর রাগ আসে শয়তানের পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য বললেন আখাকা বিওয়াজহিকা ইন্না মিনাল তুমি যখন তোমার কোনো ভাইয়ের সঙ্গে কথা বলবে কোনো মানুষের সঙ্গে কথা বলবে ওয়া আনতা

হাঁটুর মাঝখান পর্যন্ত উঠায় নাও ফাইনা বাইতা ফাইনাল ভাই যদি তোমার এত বেশি উপর উঠাতে যদি একটু লজ্জা লজ্জা ভাব লাগে একটু লজ্জা লজ্জা লাগে তাহলে তাহলে তোমার জন্য আবশ্যক যে তুমি ইলা নিসমিসা নিসমিসা উঠাই নেবে ফাইনাল কামাইন এখন পর্যন্ত টাকুর নিচে কখনোই তুমি যাবে না তোমার কাপড় তোমার পাজামা তোমার লুঙ্গি তোমার প্যান্ট যেন কখনোই টাকুর নিচে না যাও মা আসমালা মিনাল কাওয়াইলি মিনাল ইজার ফিন্নার যদি কোনো ব্যক্তির পাজামা লুঙ্গি প্যান্ট যদি টাকনোর নিচে যায় নবীজি বলেন ওই অংশটি আল্লাহর নামে চলে যাবে মুসলমান ভাইরা

আমাদের এই সংক্ষিপ্ত হায়াতের জেন্দেগিতে আজীবনই যদি আমার প্যান্ট আমার লুঙ্গি আমার পাজামা যদি আজীবনে যদি আমি আমার টাকা নিচে করে থাকি তাহলে আমার ঠিকানা কোথায় হবে একটু চিন্তা করা দরকার যদি হাদিস আমরা বিশ্বাস করি তাহলে একটু চিন্তা করা লাগতো ভাইয়ের আমার হয়তো একটু নিচে দেওয়ার মাধ্যমে আমরা এটাকে দেখতে ভালো মনে করি বা নিজেদের একটু মোশান মোশান ভাব আসে এটা হতে পারে হয়তো আপনার কিন্তু আসলে এর দ্বারা কোনো ফায়দা নেই আপনি কান্নুর উপরে পাজামা জামা তোলেন আপনার ভিতরে বিনয়ী আসবে আপনি একটা দিনের আমল করছেন এটা দশজন দেখবে আপনাকে ভালোবাসবে ভালো মনে করবে তাহলে চার নাম্বার আমরা পালাম যে তোমার যেন কোনো সময় যেন কাপড় না যায় এবার পাঁচ নম্বরে সাল্লাহ বললেন তুমি এরকম করবে না যে তুমি তোমার অন্য কোন ভাইয়ের গোপনীয় বিষয় তুমি জেনেছ ওই গোপনীয় গোপনীয় বিষয় দিয়ে তুমি তাকে মাঝে মাঝেই বা ওই গোপনীয় বিষয় দিয়ে তুমি মাঝে মাঝেই তাকে আঘাত করো এটার থেকে তোমরা বিরত থাকবে এটার থেকে তুমি বিরত থাকবে যে তোমাকে কোনো একজন তুমি তার গোপনীয় বিষয় জেনেছ বা জানো ওটার মাধ্যমে তুমি তাকে গ্যালি দিবা এটা করো না আর যদি কেউ তোমাকে গ্যালি দেয় তাহলে তুমি তার যদি গোপনীয় জানা থাকে তাহলে সেটা তুমি তাকে উল্লেখ করে তুমি গালি দিও না তোমাকে গালি দিয়েও তুমি তাকে গালি দিও না তার গোপনীয় বিষয় উল্লেখ করে কারণ কারণ হচ্ছে এটা মহান অন্যায় যে কারো গোপনীয় কোন বিষয় উল্লেখ করে কাউকে গালি দেওয়া আল্লাহ সুহান আমাদেরকে এই পাঁচটি নসিহা আমরা কাউকে গালি দেব না রসুল্লাহাম শিখালেন এবং আমরা ছোট কোনো আমলকে আমরা অবহেলা করবো না মানুষের সঙ্গে আমরা কথা বলবো হাসি মুখে কথা বলবো কাউকে কষ্ট দিব না এবং আমরা আমাদের জামা পাজামা লুঙ্গি আমরা করবো ট্যাকুলটু করে পরবো এবং আমরা কোনো মানুষের গোপনীয় বিষয়ে জেনে সেই গোপনীয় বিষয়ের মাধ্যমে তাকে কষ্ট দিব না তাকে গ্যালি দিব না যদি কেউ আমাদেরকে গ্যালি দেয় তাহলে তার প্রতি উত্তরে তার গোপনীয় বিষয় আমার জানা থাকলে সেটাকে উল্লেখ করে আমি তাকে জ্ঞানই দিব না হয় না আমরা লক্ষ্য আল্লাহ আমাদের কথাগুলিকে বুঝান এবং করার দান করুন